কোনো রকম চাপ ছাড়াই আপনি যখন স্বাচ্ছন্দ্যে শুনতে অভ্যস্ত হবেন ঠিক তখনই আপনি এক অসাধারণ অসাধারণ পরিবর্তন লক্ষ্য করবেন আর এই পরিবর্তনের মধ্যে আপনি যা পাবেন তা হলো সৌন্দর্য এবং অন্তর্দৃষ্টি আপনি কি কখনো নীরবে বসে থেকে দেখেছেন কোনো বিষয়ে আপনার মনোযোগ স্থির করে না মনোনিবেশ করার চেষ্টা করেও না তবে মনকে শান্ত করে এখনও তাহলে আপনি সব শুনেছেন তাই না আপনি খুব দূরের শব্দ শুনতে পাচ্ছেন কাছের শব্দ শুনতে পাচ্ছেন তাৎক্ষণিক শব্দ শুনতে পাচ্ছেন তার মানে হলো আপনি সব শুনতে পাচ্ছেন কারণ আপনার মন একটি সরু ছোট চ্যানেলে সীমাবদ্ধ না আপনি যদি এভাবে শুনতে অভ্যস্ত হতে পারেন তবে স্বাচ্ছন্দ্যে শুনুন কোনো চাপ ছাড়াই আপনি শুনতে পারেন তাহলে আপনার নিজের মধ্যে এক অসাধারণ পরিবর্তন ঘটবে এমন পরিবর্তন যা আপনার ইচ্ছা ছাড়াই ঘটে আপনার জিজ্ঞাসা ছাড়াই আসে এবং সেই পরিবর্তনের মধ্যে রয়েছে দুর্দান্ত সৌন্দর্য এবং অন্তদৃষ্টি that's all thank you thank you very much for watching my all videos